মিথুন ভাই স্ক্রিন শেয়ার করুক তার মধ্যে আমরা আলোচনা শেয়ার করি ফাইবার ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ করে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য ফাইবার হচ্ছে একটা অত্যাধুনিক জনপ্রিয় মার্কেট প্লেস মার্কেট প্লেস কী মার্কেট প্লেস হচ্ছে যেভাবে আমরা বাজারে মার্কেট করি যেভাবে আমরা বাজারে মার্কেট করি বাজারে দোকান থাকে মার্কেট থাকে সেভাবে একটা মার্কেট বা বাজার হচ্ছে ফাইবার সেখানে মানুষ যেভাবে বাজারে বিভিন্ন প্রজাতির দোকান ওপেন করে রাখে তেমনিভাবে ফাইবারে বিভিন্ন প্রকারের দোকান ওপেন করার ব্যবস্থা আছে যেগুলাকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ একজন মানুষ ফাইবারে প্রাথমিক অবস্থায় ষাটটি দোকান ওপেন করতে পারে ষাটটি গিগ ওপেন করতে পারে সেই গিগগুলা আপনি আপনার স্কিল যে যে স্কিলের উপর ডেভেলপ হয়েছেন যে স্কিলের উপরে স্মার্ট হবেন সে সেই স্কিলের উপরে গিগুলো ওপেন করবেন সেখানে বায়ার আসবে অর্থাৎ যার কাজের প্রয়োজন তিনি আসবেন তিনি আইসা আপনাদেরকে কাউকে একজন সেখানে অনেক মানুষ আসে সেই মানুষগুলো থেকে যে কোনো একজনকে হায়ার করে মানে হচ্ছে সে বেছে নে তাকে দিয়ে কাজ করায় এখন কেন কাজ করায় কাজ করানোর পিছনে কারণ হচ্ছে আপনি সার্চ করেন W W dot Fiverr dot com তো কেন মানুষ হায়ার করে এই জায়গা থেকে কারণ অন্যান্য দেশের মানুষ এখান থেকে বাংলাদেশি শ্রীলঙ্কান পাকিস্তান বায়ারকে হায়ার করে ওই জন্যই যে মানুষ এখানে এই জায়গায় স্টপ থাকেন এখানে স্টপ থাকেন মানুষ অন্য দেশের মানুষ একটা কাজ যদি করাইতে হয় পঞ্চাশ ডলার দিই সেই কাজটা আমরা বাঙালিরা পাঁচ ডলার দিয়ে করে দেই এই যে কম টাকা দিয়ে সে একটা কাজ করিয়ে নিতে পারে সেজন্যই মানুষ আমাদেরকে এই জায়গা থেকে হায়ার করে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কি করব এখন আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব এবং সেই অ্যাকাউন্টটাকে আমরা একটা প্রোফাইল সাজাবো অবশ্যই সুন্দর করে আমি যে কাজ পারি সেই কাজগুলোর কথা বলবো আমি যা পারি সব কিছুই সেখানে উপস্থাপন করব অর্থাৎ আমার একটা প্রোফাইল যেখানে একজন বায়ার যদি আমার প্রোফাইলে ঢুকে ডুইকা সে যেন আমার প্রোফাইলটা দেখা সে বুঝতে পারে আমি কাজে এক্সপার্ট আমি একজন অনেস্ট মানুষ আমি একজন ভালো মানুষ আমি কাজটা করে দিতে পারবো সব কিছুই আমি সুন্দরভাবে ভালো করে করে দিতে পারবো এজন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ফাইবারের কি করা অ্যাকাউন্ট ওপেন করা এবং তার প্রোফাইল সেট করা ডেসক্রিপশন লেখা সেটিংস করা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে হলে আমার কিসের প্রয়োজন প্রথম নম্বর প্রয়োজন হচ্ছে আমার একটা ভোটার আইডি কার্ড লাগবে আমার ভোটার আইডি কার্ড লাগবে কী জন্য ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার কিছুদিন পরে বা কয়েক মাস পরে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার কিছুদিন পরে বা কয়েক মাস পরে কি করে ফাইবার অ্যাকাউন্ট আপনাকে ভেরিফাইয়ের জন্য আহ্বান করে যে আপনি ভেরিফাই করেন তখন আপনি আপনার ভোটার আইডি কার্ড দিবেন ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তারপরে আপনি যে ভোটার আইডি কার্ড দিবেন সেই ভোটার আইডি কার্ড তারা যেভাবেই হোক ভেরিফাই করে এবং তারপরে আপনার চুকের ফেস চুক আই কন্ট্যাক্ট করতে হয় এই জন্য যার ভোটার আইডি কার্ড ইউজ করবেন আপনি যদি আপনার নিজের ভোটার আইডি কার্ড ইউজ করেন তাহলে যখন আই কন্ট্যাক্ট দিবেন তখন আপনার আই কন্ট্যাক্ট দিবেন যদি আপনার নিজস্ব কোনো ভোটার আইডি কার্ড না থাকে অন্য কারো ভোটার আইডি কার্ড ইউজ করেন তাহলে যার ভোটার আইডি কার্ড আপনি ইউজ করবেন তাকেই তখন ফেস ভেরিফিকেশনে নিয়ে আসবেন এজন্য এমন কারো ভোটার আইডি কার্ড ব্যবহার করবেন না যাকে হাতের নাগানে পাওয়া যায় না মোটামুটি এক সপ্তাহ সময় দিয়ে তারা ভেরিফাই টাইমের জন্য এই এক সপ্তাহের মধ্যে এমন এমন ব্যক্তির ভোটার আইডি কার্ড ব্যবহার করবেন যাকে হাতের নাগানে পাওয়া যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের ফাইবার বিষয় সম্পর্কে প্রাথমিক কথা অনেক কথা আছে আমরা সেখানে ক্লাসের ভিতরে ধীরে ধীরে প্রত্যেকটা কথা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এখন মিঠুন ভাই আপনি ডান দিকে দেখেন ওই মহিলার মাথার উপরে ডান দিকে দেখেন আছে জয়েন একটা শব্দ ওই জয়েনে ক্লিক করেন সবাই মন দিয়ে দেখবেন খুব ভালো করে দেখবেন আপনি আরেকটা কথা আছে হ্যাঁ কথাটা বলেন স্যার আমার তো স্মার্ট কার্ড এখনো হয়নি স্মার্ট কার্ড না voter ID card smart card না হয়ে গেলেও ভোটার আইডি কার্ড হইলে চলবে স্যার ভোটার আইডি কার্ড আছে তাহলে কি আমার নামে দিব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি কি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ হ্যাঁ ওকে আপনি কোনটা দিয়ে করবেন কোন ইমেল দিয়ে করবেন সেই ইমেলটা আপনার অ্যাক্টিভ ইমেল লাগবে এই মুহূর্তেই ইমেল ওপেন করা লাগবে সেই ইমেলটা দিবেন এই মুহূর্তেই এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা আপনি এই মুহূর্তেই ওপেন করতে হইব তাইলে হইলো আপনি যে ব্রাউজারে দিছেন উইথ গুগল দিছেন না ওই ব্রাউজারের ইমেল লাগবো তো ভাই হ্যালো জি এখানে এটা নিচ্ছে না কেন আপনি যে ব্রাউজারে বর্তমানে আছেন ওই ব্রাউজারের ইমেল লাগবো তাহলে আমি ওই মেইলে যাই নাকি হ্যাঁ হ্যাঁ সবাই মন দিয়ে শুনেন একটা পিসিতে একটা ফাইবার আইডি ওপেন করা যায় আপনার মোবাইলেও ফাইবার অ্যাপস ওপেন করবেন জীবনে কখনোই আপনারা মোবাইলের হটস্পটস এমন ব্যক্তির সাথে ইউজ করবেন না ব্যবহার করবেন না যার সাথে যার কাছে আপনার ফাইবার আছে তার মোবাইলেও ফাইবার আছে তার সাথে ইউজ করবেন না এমন কারোর সাথে আপনারা ডাটা শেয়ারিং করবেন না যারা যাদের কাছে ফাইবার আছে যেমন মনে করেন আপনারা এক জায়গার মধ্যে কয়েকজনে মিলে ওয়াইফাই ইউজ করেন কিন্তু ওই রুমের মধ্যে আরও আরও একজন এই ওয়াইফাইতে ফাইবার ইউজ করে তাহলে আপনি কি করবেন না আপনি সেখানে আর ফাইবার লগ করবেন না সেই পিসিতে সে সরি সেই ওয়াইফাইতে ওয়াইফাইবে আর ফাইবার ওপেন করবেন না কারণ একটা ওয়াইফাইতে একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা যায় যদি আপনি একাধিক ওয়াইফাইতে একা এক ওয়াইফাইতে একাধিক ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে এবং যিনির অ্যাকাউন্ট আছে তারও অ্যাকাউন্ট ব্যান্ড হবে এটা খুব ক্লিয়ারলি মনে রাখবেন আপনারা বিষয়টা দেন কে হয়েছে না এটা কি এটাই দিবে আপনি এটাই দিবেন আপনার ইউজার স্যার এই ইন্টারফেস তো আছে এটা ইউজার নেম হ্যাঁ এটা আপনার ইউজার নেম দেন জয়েন জয়েন দেন ইউজার নেম কি আমার এটা আপনি এটা দিবেন না চেঞ্জ করবেন হ্যালো জি বলেন একটু সেন্স করে দিতাম জয়েন নাও পারেন আপনি জীবনে আর ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না জয়েন নাও দিয়ে দিলে অর্থাৎ এখন ইউজার নেম চেঞ্জ করতে এখনই চেঞ্জ করতে হইব ভাই আপনি যেটা চেঞ্জ করতে চান ওটা চেঞ্জ করেন আগে তারপর join now username change করতে চান তাইলে এখনই চেঞ্জ করে নেন কিন্তু একবার ইউজার নেম দিয়ে দিলে আর ইউজার নেম চেঞ্জ করা যায় না আপনার ইমেল ওপেন করেন ভেরিফাই দেন ইমেইলে গিয়ে আইডু দেন ভাই আপনার ওইখানে জিমেইল নাই ওইটা ওইটাতে ঢুকলে তো হয় দেখেন ফাইবার থেকে একটা মেইল আসছে কিনা এটা আই গো এন্ড দেন না না সরি এটা ক্রস দেন সরি সরি সরি সরি এটা বাইং সার্ভিস না না এটা cross cross sorry sorry sorry হ্যাঁ ক্রস ওকে আপনি ইমেইলে যান ইমেইলটা আগে ভেরিফাই না করা পর্যন্ত কাজ করতে পারবেন না কই ফাইবার থেকে কোনো ইমেইল আসে নাই ক্লিক করেন স্যার দেখেন আপনার ইমেইলটা ঠিক আছে কিনা তারা বলতেছে আপনার ইমেইল গেছে এটাই তো স্যার ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আপনি আপনার আবার ফাইবারের যে স্টেপে আছেন এখানে আসেন না এখানে নাই স্পামে নাই সেটা আমি বুঝতে পারছি আচ্ছা ওই স্টেপে আসেন হ্যাঁ ওই যে need to active your account হ্যাঁ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট রিসেন্ট দেখেন আবার দেন আচ্ছা ইমেইলে গিয়ে রিলোড দেন ইমেইলে গিয়ে রিলোড দেন আপনার ইমেইলে গিয়ে রিলোড দিন আসে নাই তো দেখেন আসে নাই তো একবার না আসলে আরেকবার আচ্ছা আবার যান গিয়ে দেন রিসেন্ট রিসেন্ট ওই জায়গার মধ্যে জানো ওই যে ডান পাশে দেখেন রিসেন্ট রিসেন্ট হ্যাঁ ফ্রিল্যান্সার এই তো freelance your account is already activated auto এটাতে অ্যাক্টিভিটিসে ক্লিক করেন অ্যাক্টিভিটিসে ক্লিক কথা করব আপনি ওই জায়গা রিলোড দেন ওই জায়গাতে রিলোড দেন ওই ট্যাবটাই ওই ট্যাবটাই রিলোড দেন এটা না ফাইবারের ট্যাবটা রিলোড দেন হ্যাঁ রিলোড হ্যাঁ, দেন দেখি দেখা হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে আচ্ছা যাক আপনার ইমেলটাতে কীভাবে অ্যাক্টিভ হয়ে গেছে তারা অ্যাক্টিভ দেখাইতেছে সেটা কেমনে হইলো আল্লাহ জানেন কিন্তু এখানে ইমেল ভেরিফাই করতেই হয় আসুন এখন আপনি স্যার আমার মনে হয় যে হ্যাঁ বলেন আমার মনে হয় যে স্যার এই ইমেলটা দিয়ে যেহেতু লগইন ইন করলাম ডাস্টবিনে মনে হয় অটোমেটিক্যালি নিয়ে নিছে হইতে পারে যাই হোক আপনি এফ এ যান ওই যে আপনার ডান পাশে এফ আছে এফ এ ক্লিক করেন ডান পাশে এফ ডান পাশে এফ প্রোফাইল এখন আপনি একটা এফে ক্লিক করে একটা ছবি দেন যে ছবিটা একদম প্রফেশনাল দেখতে একদম প্রফেশনাল oh, জি আদনান ভাই এরকম তো ছবি হ্যাঁ আদনান ভাই কি বলতে যাচ্ছেন ফাইবার অ্যাকাউন্ট ওপেন কি আজকে এই ক্লাসই হবে হ্যাঁ এই ক্লাসে হবে ফাইবার অ্যাকাউন্ট ওপেন আর ফাইবারের অ্যাকাউন্টটা সেটআপ হবে আজকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি লিভ নিয়ে নেই একটা কাজ ছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পরের ক্লাস হবে ফাইবারের গিগ রিসার্চ বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে না আমি তো পারি শু অলরেডি পারি আমার অ্যাকাউন্ট আছে আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে না সেটা ঠিক আছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে ফাইবারের গিগ রিসার্চ খুবই ইম্পর্টেন্ট আপনার তো গিগ যদি ব্যাংকে না থাকে আজকে হবে না না এটা পরবর্তী ক্লাস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে আপনি একটা এফএ ক্লিক করে মিটুন ভাইর প্রফেশনাল অ্যাকাউন্ট আছে জি স্যার আপনার প্রফেশনাল ছবি আছে প্রফেশনাল ছবি না স্যার এখনো তো এটা নাই সেদিন আমি বলছিলাম প্রফেশনাল একটা ছবি বানাইতে বানাইলেন না আচ্ছা একটা ছবি দেন দেখতে সুন্দর লাগে সেরকম একটা ছবি দেন প্রফেশনাল ছবি পরে দিয়ে চেঞ্জ করে নিন তখন চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না না তখন চেঞ্জ করলে সমস্যা হবে না আর এখন না দিলে যদি দুই তিন দিনের একটা বিষয় মনে রাখেন দুই তিন দিনের ভিতরে যদি আপনি বানাইতে পারেন তাইলে আর এখন দেওয়ার প্রয়োজন নাই বুঝতে পারছেন স্যার আমি কালকে দিয়ে দিব তাইলে তাক এটা এটা নিয়ে নাড়াচাড়ার প্রয়োজন নাই আমি আপনাদের সবাইকে বলে দিই আপনি ওই জায়গার মধ্যে যান আপনারা ওই যে দেখেন আপনি এখানে একবার মাউস রাখেন একটিবার মাউস রাখেন এফ এর উপরে বড় এফ বড় এফ যে এখান যেখানে ছবি আপলোডের জায়গা হ্যাঁ এই যে দেখছেন হ্যাঁ। এটাতে ক্লিক করবেন সবাইকে বলছি ক্লিক করবেন ক্লিক করলেই দেখাইব ছবি আপলোড কিভাবে করতে হবে সেখানে আপলোড ছবি দেখাইব স্যার এই ছবিটা দিলে হবে কোন ছবি এই যে দিতে পারেন ছবি একটা দিতে পারেন এই দিলে কিন্তু এই ছবিটা আসলে তো প্রফেশনাল না এখন দিতে পারেন বাট এটা পরে চেঞ্জ করতে হইব আপনার ছবি তাহলে থাক আপনার ছবি তাহলে থাকছে প্রয়োজনটা হচ্ছে প্রফেশনাল ছবি প্রয়োজন আচ্ছা তারপরে দেখেন আপনার জিওর নিচে ওই কি বলে আপনার ইউজার নেমের নিচে দেখেন কলমের মতো একটা জিনিস আছে এটাতে আপনি একটা ক্লিক করে এখানে লেখেন আমি বলে দিচ্ছি স্যার সবের কোনো সাইজ টাইজ আছে বা কোনো সাইজ দিতে হবে যে এত সাইজ হ্যাঁ, এত স্টাম্প সাইজ যে পাসপোর্ট সাইজ মানে ক্লিক করেন আচ্ছা আচ্ছা ক্লিক করে বায়ো লেখেন হ্যাঁ লেখেন লিখবো স্যার লেখেন professional digital marketer and professional digital marketer just লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার না প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হ্যাঁ তারপরে কমা দিয়ে লেখেন S M M capital letter S M S M M E O comma দিব স্যার কমা দিতেও পারেন নাও দিতে পারেন স্পেস লাগবে আর S M M SEO S E M S E M and YouTube expert আর এনটা কি এটা কি বড় হতে হবে না ক্যাপিটাল দিলে সমস্যা নাই তবে ইউটিউবের ওয়াইটা বড় হ্যাঁ ঠিক আছে e e হ্যাঁ, আপডেট কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে না হ্যাঁ এগুলা এগুলা আপনার ঠিক করা যাবে চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই এটাটা কি ফুল স্টপ দিব শেষে না ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই আপডেট এখন দেখেন হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন রিভিউ হ্যাঁ এই হচ্ছে আপনার প্রিভিউটা দেখতেছেন আপনি কিভাবে একজন বায়ার দেখবে আপনাকে ওকে ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আপনি পিছনে যান ব্যাক দিব হ্যাঁ ব্যাক দিবেন ব্যাক আচ্ছা নিচের দিকে আসেন এখন লেখেন ডেসক্রিপশন ডেসক্রিপশন হ্যাঁ, লেখেন তাকে বলেন হাই আই এম এই বলেন আপনার নাম বলেন স্যার ভোটার আইডি কার্ডে যেই নামটা আছে ওইটা দিব শিওর সব কিছু অবশ্যই অ্যাক্টিভ দিবেন কি লিখবো আই এম এম আমার নাম হ্যাঁ আই এম এম আপনার নাম দিবেন আপনি গ্রামারলি এক্সটেনশন এড করেন নাই না স্যার এটা একটা কাজ করলেন আপনাকে বলছি গ্রামারলি এক্সটেনশন এড করতে হবে আমি স্যার এটা তো ওইটা মেলে এড করা আছে এইটা মেলে এড করি নাই এড করা তো অনেক সময় কাজ এড করে নিব এখন এড করে নিতে পারেন না স্যার অল্প সময় হয়ে যাবে গ্রামার লিখতে করে আছে তো হ্যাঁ ক্লিক করেন এটা না আবার ব্যাক দেন ব্যাক দেন এটা হইব না এই ব্যাক দেন ব্যাক দেন ব্যাক রাউন্ড না এখানে হবে না সেভ করা আছে আপনি অপশন থেকে ব্যাক দেন এটাতে হবে না আমি বলতেছি আপনি বুঝেন না আপনি নিচে আসেন ভাই আপনি পরে করে নিন আপনি এই কাজ শেষ করেন আর আপনি যে ব্রাউজারে ইউজ করবেন ফাইবার সেই ব্রাউজারে গ্রামারলি এক্সটেনশন ইউজ করতে হবে এটা হলো কথা বুঝতে পারছেন এক ব্রাউজারে গ্রামারলি আমার বায়ার একটা নক দিছে সমস্যা হয়ে গেছে স্যার এটা বাদ দেন আপনি এখানে বলুন আচ্ছা লেখছেন কি I am a professional digital marketer লেখেন আপনি লেখেন লিখতে থাকেন এরপর কি লিখবো স্যার হ্যাঁ I am a professional digital marketer বললাম তো এমএ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হ্যাঁ তারপরে লেখেন social media marketing Facebook marketing Instagram marketing Twitter না লেখেন জাস্ট লেখেন social media marketing good service do you এগুলো সবগুলো বড় হাতের অক্ষর হবে না না না জাস্ট ফার্স্ট ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হইলে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে লেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ না না S E A R C A search off. Oh. Hmm. SER search engine marketing Horse. Engine. ঠিক আছে স্যার বানান engine E N G I N G E N G I N D হয়েছে স্যার ভাই হয়নি ইঞ্জিন বানানটা আপনি E N G A I N engine engine আপনার কথাটা ভালোভাবে বোঝা যায় না বলছিলাম ইংলিশে এক্সপার্ট একজন লাগবে বুঝতে পারছেন টাইমে বায়ারেও নক দিছে আর জামেলা ভরে গেছে এই যে দেখেন আমি চার্টে ক্লাসের বন্ধু অফ রাখেন নেক্সট এ নিয়ে আপনার বাইরে কাজ আপনি করে নেন ইঞ্জিন হ্যাঁ আমি চ্যাটে লিখে দিছি দেখেন E N G I N E এগুলোর ভিতরে স্যার হ্যাঁ হ্যাঁ search engine marketing search engine optimization comma দেন search engine optimization M M A হয়ে ইউজ স্যার হুম অপটিমাইজেশন ঠিক আছে ঠিক আছে তো অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তারপরে লেখেন ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং তাহলে আমি তো ডাটা এন্ট্রিরও গীত তৈরি করব দেন আমি বলতেছি সবই আসবে আপনার YouTube marketing YouTube promotion YouTube SEO YouTube promotion তারপর কি স্যার ইউটিউব এসইও এরপর কি স্যার হ্যাঁ YouTube promotion YouTube SEO YouTube monetization monetization বানানটা sir M O N I monetize monetized A T I Z A Z A T I O N monetization YouTube monetization Facebook ads campaign বা Facebook ads Instagram promotion Facebook Facebook ads A D S Instagram promotion Facebook ads Instagram promotion lead generation lead generation B to B lead generation আপনার জেনারেশন তারপরে data entry are more school are more skillable জি স্যার আর মোর স্কিলেবল মানে বুঝি নাই sir are A R E R R more skillable more more M O R E more more more skillable S K I double L A B L E are more একসাথে হ্যাঁ are more skillable for this job full stop দেন I have been I have been working working hmm. in local market in the local market local market for 5 years more than thousands. Ji sir. I have completed more than thousands of job. More than thousand. হ্যাঁ more than thousand. Thousand বানানটা কি হবে স্যার? আর এই যে T H T H U হ্যাঁ রনি ভাই thousand এর বানানটা বলে দেন। T H U T H U yes and d yes ঠিক আছে একটু ভুল আছে মেবি তো এটা T H O U S A N D T H O T H O T H O U S A N D না তারপর স্যার হ্যাঁ I have completed more than thousands of job. Job. Hmm. Thousands of job. I have completed more than thousand of job in the local market. Com full stop them. In the local market? Uh, full stop. I am working I am I am working working very sincerely and honestly. I am working very. Very sincerely. Sincerely বানানটা ঠিক আছে স্যার সিনসিয়ারলি বানান জি sir S E N C I S E N C I C I কি হলো স্যার হ্যাঁ, এই যে আপনার গ্রামার লিডার না থাকার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বুঝতে পারছেন S E N C I E R sincere sincere হ্যাঁ সেনসি ই সেনসিয়ার এল ওয়াই আপনি রাইট বাটনে ক্লিক করেন রাইট বাটনে ক্লিক করেন এটা দেখি কি আসে এস আই হবে আসলে আচ্ছা স্যার এখানে দেখি S I N C E R E L Y এই যে দেখেন S I N C E R S E N C R এই যে আসছে S E N C R L Y very বানান ভুল হয়েছে I am working very sincerely and care and honestly Benjamin. Yeah? হ্যাঁ? বিনিয়ামিন বিনিয়ামিন ইনস্টাগ্রামও আমার একে নক দিছে খাম কিন্তু এর আগে আমি তারে আমার ফেসবুকের পাসওয়ার্ড দিতাম আমার ফেসবুকের প্রোফাইল দেখে ওরা খাম দিত না আচ্ছা ঠিক আছে তাহলে ব্লক নাই ব্লক মারিও শেষ স্ক্যামার তো অবশ্যই I am working very sincerely and honestly ঠিক আছে তারপরে ফুল স্টপ আচ্ছা কি দিলেন B to B lead generation data entry are more skillable for the job I have been working in the local market for five years I have completed more than thousands of job thousands of thousand for job in the local market I am working very sincerely skill skill for graphics design I have other other skill কিছু স্কিল দেন আপনি আপনি কিছু জানেন যেমন মনে করেন আদার স্কেল গ্রাফিক ডিজাইন বা কি বলেন গুগল ডক্স ইত্যাদি আচ্ছা থাক এই পর্যন্তই থাক এখন এই পর্যন্তই থাক পরবর্তীতে আপনার প্রোফাইলটা আরও ডেভেলপ করতে হইব কারণ আপনার আমারলি সেট করা নাই অনেক লেখা এখানে আবার অ্যাড করতে হইব কাটতে হইব এখানে আপডেট দিয়ে দেন আপনারা আচ্ছা দেখেন একটু একটু এডিট করতে পারবেন সমস্যা নাই নতুন ভাই সবটি কপি করে একটা গ্রুপে দিয়ে দেন নতুন ভাই একটু সবটি কপি করে একটু গ্রুপে দিয়ে দেন একটু কাইন্ডলি না না এটা তো ভিডিওতে দেখা যাইবে এটা এটা স্বাভাবিক এইভাবেই লিখবেন এরকম কথা না আপনারাও কিছু আপনাদের মতো লিখবেন বুঝতে পারছেন স্যার এখানে দেখে দেখে লেখতেছি কোনো সমস্যা আছে সমস্যার বিষয়টা হচ্ছে কি আপনি দেখে দেখে লিখবেন কিন্তু কপি দিবেন না লিখতে পারবেন এটারে দেখে দেখে লিখতে পারবেন হ্যাঁ। আর দুই একটা ওয়ার্ড স্যার এটা কপিটা হবে না না কপি কোন অবস্থাতেই এলাও নাই কপি কোন অবস্থাতেই এলাও না এটা মনে রাখবেন ওকে ভালো করছেন ফটো হিসাবে দিয়ে দিয়েছেন ভালো করছেন আর কেউ কপি করতে পারতো না থ্যাংক ইউ যাই হোক এখন আপনি আপনার প্রোফাইলে যান কাজ রয়েছে ভাই তো অনেক কাজ রয়েছে আসেন ইংলিশ এই জায়গার মধ্যে এই অ্যাড নাও ক্লিক করেন স্যার এখন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ অ্যাড নাও ক্লিক করেন add now add now click করেন ল্যাঙ্গুয়েজের ডান পাশে দেখতেছেন না এড নাও হ্যাঁ, বাংলা লেখেন বলছি তো বাংলা লেখেন বাংলাটা কি স্যার বাংলা লিখবো নাকি ইংলিশে Bangla B A N G L A Bangla Bangla বা বেঙ্গলি দুইটা থেকে একটা স্যার কারেন্টটা চলে গেছে তো একটু ওয়াইফাইটা চলে যেতে পারে তবে আবার স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজের লেভেল দেন লেভেলে ক্লিক করেন স্যার এটা ঠিক আছে স্যার হ্যাঁ বাংলা ঠিক আছে লেভেল দেয় ক্লিক করেন লেভেল দেন নেটিভ নেটিভ বাংলা কি আমাদের বাংলা কি নেটিভ না মাতৃভাষা না স্যার ক্লিক করছে তো নেটিভে ক্লিক করছেন না বেসিকে ক্লিক করছেন আপনি এখানে নেটিভ লেখা আছে দেখেন নেটিভ এই যে দেন এটা দেন জি স্যার নেটিভ দি হ্যাঁ তাহলে একটু স্লো আসছে নেটিভে নেটওয়ার্ক স্লো হ্যাঁ হ্যাঁ স্যার নেটিভে ক্লিক স্যার দেখেন তাহলে ওই যে বেঙ্গলি এখানে বাংলাটাতে আবার উপরে ক্লিক করেন বেঙ্গলি দেখেন এখানে উপরে যান বাংলাতে ক্লিক করেন দেখেন এখানে সার্চ বাটনে আসবে বেঙ্গলি হ্যাঁ, বেঙ্গলি নিচের দিকে আসেন খুঁজাইয়া দেখেন বেঙ্গলি দেখেন নিচের দিকে আসেন এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ দেন অ্যাড দেন এটা না স্যার হ্যাঁ আবার add now English English sir শুধু ইংলিশে দিব হ্যাঁ ইংলিশ তারপর লেভেল দেন লেভেল দেন দেন এখানে দেন কনভারসেশনাল লেভেল কি কনভারসেশনাল হ্যাঁ স্যার দিছি হ্যাঁ অ্যাড আর কোন ভাষা পারেননি আপনি না স্যার যদি পারেন দিতে পারেন সমস্যা নাই আচ্ছা দিন না দিলে নাই তারপরে আসেন লিংক লিংক ফেসবুকে লিংক করেন স্যার এগুলো কি লিংকগুলো দিয়ে দিব হুম কন্টিনিউ ফেস না দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না এটা ফেসবুকের সাথে লিংক করতেই হবে প্রত্যেকেই প্রত্যেকের ব্যক্তিগত পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্কগুলো অ্যাড করতেই হবে আচ্ছা তারপরে আরেকটা লিঙ্ক দুইটা লিঙ্ক অ্যাড করা হয়েছে একটা ফেসবুক একটা গুগল তিনটা লিঙ্কের সাথে অ্যাড করতে হয় আরেকটা লিঙ্ক করতে হবে টুইটারের সাথে এখন তো টুইটার তো আমাদের নাই টুইটার তো আচ্ছা। আমি ক্লাস করাইনি এই টুইটারের অ্যাকাউন্টের ক্লাসটা সামনের দিন টুইটারে একটা ক্লাস করাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া তারপরে আমাদের ফেসবুক ফাইবারটা লিংক আমার টুইটার আছে এখন কি করব হ্যাঁ আপনি যদি টুইটার থাকে তাহলে এটাকে লিংক আপ করে দেন সমস্যা নাই টুইটার থাকলে আপনি লিংক আপ করে দেন মিটন ভাই টুইটার আছে স্যার আমার তো টুইটার আছে এখন এখানে হ্যাঁ, বলতেছি তো যদি টুইটার থাকে তাহলে এখানে তো টোরাইজ অ্যাপ চাইতেছে এখন কি করব আমি যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট লিংক করা হইছে ওইভাবে টুইটার স্যার এখানে যাও আমি আপনার কথা শুনে লাগে ফেসবুক স্যার এখানে একটা লেখা আসছে টুইটারে কি আসছে এখানে একটা লেখা আসছে কি আসছে বলেন না অটো অটোরাইজ অ্যাপ এখানে ক্লিক করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার অটোরাইজ অ্যাপ হ্যাঁ তারপরে আসেন ওকে তারপরে আসেন নিচের দিকে আসেন ওকে ওকে হ্যাঁ। তারপরে add now skill add now এ ক্লিক করেন then social media marketing দেখেন social media marketing marketing social media marketing এই যে আসছে এই যে আসছে এটাতে ক্লিক করলেই হবে এই যে হ্যাঁ এখন লেভেল দেন মার্কেটিংটা আসে নাই বানান ঠিক হয়নি আপনার চাপ দেওয়া হয়নি মার্কেট টুই হয়ে গেছে মার্কেটিং দেন তাইলে লিখেই দেন social media marketing TING sir লেখা যায় না তো কেন লেখা যায় না ভাই স্যার যায় না তাইলে প্রথম থেকে কাটতে আবার দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লেখা যাইতো না এখানে অবশ্যই দেয়া লাগবে কাটতে দেন আবার নতুন করে রেখে দেন ওই যে আসছে ওই যে ওই যে ওই যে ওই যে লেভেল হ্যাঁ, হ্যাঁ, দেন লেভেল দেন লেভেল হ্যাঁ। দেন এক্সপার্ট লেভেল এক্সপার্ট এক্সপার্ট হ্যাঁ এক্সপার্ট সব দিবেন এক্সপার্ট অ্যাড দেন আবার দেন অ্যাড নাও এগুলার মাধ্যমে আপনার স্কিল ডেভেলপ এইগুলোর মাধ্যমে আপনার কাজ লিড জেনারেশন হ্যাঁ দেন দেন সব এক্সপার্ট কোনো কথা নাই expert direct expert B to B lead generation এটা এক্সপার্ট স্যার হ্যাঁ সব এক্সপার্ট কোনো ওয়ে নাই এরপর কি দিব স্যার ওয়েব রিসার্চ না না ওয়েব রিসার্চ আপনি কি ওয়েব ডেভেলপার ওয়েব রিসার্চ কেমনি আপনি কি সেগুলার না এখন দেন আপনি গুগল মার্কেটিং মানে search engine marketing S E R search engine marketing দেন সার্চ হুম এস e ঠিক আছে দেন YouTube marketing YouTube marketing expert হ্যাঁ অবশ্যই সব এক্সপার্ট দেন ইউটিউবে সিও এই তো আসছে নিচে আর সাবজেক্ট ছিল ইউটিউব মনিটাইজেশন আর কি ইউটিউব মনিটাইজেশন তো এটা আসতেছে না ম্যানেজমেন্ট মনিটাইজেশন আসছে management YouTube management YouTube ads management আসছে এই যে তো ঠিক আছে এটা এটাই হ্যাঁ দেন এগুলো সব কাজ শেখাইবো আপনাদের দিলাম দেন গুগল মার্কেটিং গুগল মার্কেটিং তারপর কি দিব sir Google ads campaign Google ads campaign Google AdWords আছে অ্যাডস ক্যাম্পেইন নাই গুগল অ্যাডওয়ার্ডস পাবেন এই যে দেখেন গুগল অ্যাডওয়ার্ডস হ্যাঁ দেন অ্যাডওয়ার্ডস কি অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইনের কাজ দেন ফেসবুক মার্কেটিং ফেসবুক ম্যানেজমেন্ট আসতেছে ম্যানেজমেন্ট দেন ম্যানেজমেন্ট সমস্যা নাই ম্যানেজমেন্ট মার্কেটিং একই কথা স্যার এক মিনিট কথা করুন আমি আসছি ইনস্টাগ্রাম পাই আচ্ছা উনার সম্ভবত একটা ঝামেলা পড়ে গেছে এখানে আমরা আসি কে কে দেখি আচ্ছা ঠিক আছে করেন তারপরে দেন ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজমেন্ট দিয়ে দেন ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট তারপরে দেন লিংকডইন লিংকডইন কি স্যার জাস্ট লিংকডইনটা দিয়ে দেন লিংকডইনটা জাস্ট লিংকডইন নামটা দিয়ে দেন শেষ স্যার আমি কিন্তু এই যে লিংকডইন লিড জেনারেশনটাও করতে পারি আচ্ছা লিংকডইন লিড জেনারেশন দিয়ে দেন সমস্যা নাই এরপরে লিংকডইনও দেই হ্যাঁ দেন এরপরে স্যার এখানে কতগুলো দেওয়া যাবে স্যার দেওয়া যায় অনেকটাই দশ পনেরোটার মতো দেওয়া যায় আর কি রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেন মানে হ্যাঁ, হ্যাঁ তারপরে দেন কিওয়ার্ড রিসার্চ পনেরোটা হয়ে গেছে কিওয়ার্ড হ্যাঁ। রিসার্চ আরো দিব স্যার ব্যক্তিদের যদি স্কিল হইতে পারেন তাহলে দিবেন নিচের দিকে আসেন আরো এডুকেশন দেন এডুকেশন দেন এই যে ক্লিক করেন national university national university of Bangladesh এই যে বাংলাদেশ দেন হ্যাঁ বাংলাদেশ ঠিক আছে তারপরে ইউনিভার্সিটির নাম দেন national university national university national university এখানে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আসবে একটা জায়গায় আচ্ছা ন্যাশনাল ইউনিভার্সিটি শেষ আর লাগবে না ন্যাশনাল ইউনিভার্সিটি টাকা ঠিক আছে ওকে টাইটেল টাইটেল টাইটেল দেন এম এ एम में एम ए पास ঠিক আছে হ্যাঁ M A pass major subject দেন মেজর কি দিবেন দেন পলিটিক্যাল সায়েন্স দাঁড়ানো হয় ভুল গেছে স্যার এটা দিই কম্পিউটার প্যাকেজ দেন স্যার বলেন এমএতে ভাই কম্পিউটার প্যাকেজ এমএতে আসবে না আপনি পলিটিক্যাল সায়েন্স দেন না পলিটিক্যাল সায়েন্সে তো এমএ আসবে না পলিটিক্যাল <laughs> সায়েন্স ইসলামী আপনি দিয়ে দেন হিস্ট্রি দিয়ে দেন হিস্ট্রি এই এখানে হ্যাঁ ওই যে এখানে না আপনি নিচে যেখানে টাইটেল আছে হ্যাঁ এখানে এই পি কাটটা দেন এই হিস্ট্রি স্যার এমএ স্যার এটা বাংলা আসে দিমু দেন বাংলাও দিতে পারেন হিস্ট্রি দেন বাংলাও দিতে পারেন এই যে আপনার নিচে হিস্ট্রি আছে এটাতে ক্লিক করেন না স্যার হিস্ট্রি হ্যাঁ হিস্ট্রি এই যে এটা হিস্ট্রি এই যে হিস্ট্রি এটাই তবে ইয়ার গ্রাজুয়েশন আমি তো আমার তাহলে হবে জোরাল স্যার হ্যাঁ আমি তো বিজনেস বিজনেস স্টুডেন্ট আমার তাহলে হবে আপনি বিজনেস স্টাডিজ দিবেন হ্যাঁ, আপনি গ্র্যাজুয়েশনে ক্লিক করেন সেটা বলছিলাম ভিডিওটা আগে দেন কত সালে আপনি মনে করেন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন আপনি দুই হাজার সালে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন মনে করেন দেন একুশ বিশ দিলে একুশ বাইশ দিলে হইলো একুশ বাইশে আচ্ছা দেন যে কোনো একটা দিলেই হইব বাইশ হ্যাঁ বাইশ বাইশ সাল দিব স্যার না না একুশ দেন একুশ সাল দেন একুশ সাল এড না এই আচ্ছা। এই যে তাক তারপরে আসেন সার্টিফিকেশন এডে ক্লিক করেন এডে ক্লিক করেন সার্টিফিকেশনের পাশের এডে ক্লিক করেন সার্টিফিকেশন দেন সোশ্যাল মিডিয়া সরানোর কথা বোঝা যায় না social media marketing social media marketing social media marketing certificate from social media hello হ্যাঁ ওয়ালাইকুম কি দা আচ্ছা ঠিক আছে বুঝছি সমস্যা নাই একটু পরে আমি ফোন দিলাম আমার ক্লাস আছে ঠিক আছে আচ্ছা সোশ্যাল মিডিয়া হ্যাঁ ঠিক আছে তারপরে ইয়ার দেন দুই দেন বা আঠারো দেন পাঁচ বছর আগের দেন তাহলে কত দিবে সতেরো বাইশ দেন যে একটাই দেন ষোলো দেন চোদ্দ দেন যা ইচ্ছা দিতে পারেন পাঁচ সতেরোই দেন সমস্যা কি যা ইচ্ছা আপনি দিতে পারেন আপনার মন মতে অ্যাড হুম অ্যাড ঠিক আছে আবার দেন অ্যাড নাও ক্লিক করেন আবার সার্টিফিকেট আছে হ্যাঁ এখানে গুগল লেখান search engine marketing search engine marketing search engine marketing তারপরে দেন এখানে গুগল গুগল গুগল হ্যাঁ দেন দুই হাজার সতেরো দেন add আরো দেন সার্চ ইঞ্জিন আপনি এন্ড দেন YouTube marketing YouTube marketing YouTube year কত দিব স্যার ইয়ার 17 দেন 16 17 আপনি ইচ্ছা মতো একটা দিয়ে দিলেই হবে হ্যাঁ। ঠিক আছে নিচের দিকে আসেন আর কিছু নাই শেয়ার অ্যাক্টিভিটিস ইনফরমেশন ওকে আচ্ছা নিচে উপরের দিকে যান উপরের দিকে যান হ্যাঁ আরো যান ডান পাশের আপনার এই এর উপরে ক্লিক করেন ডান পাশের এর উপরে সেটিংস আর হ্যাঁ, এই যে এই যে সেটিংস সেটিংস হচ্ছে আচ্ছা নাম দেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে নাম দেন মামুন ভাই কাজ কতটুকু করে আগাইছেন স্যার আমি যতটুকু করাইতেছি ততটুকুই আচ্ছা ঠিক আছে সামনে আসেন তারপর পিছন নিচের দিকে যান স্যার ইমেলটা কি এখানে দিব না না এখানে আর কিছু নাই আপনি নিচের দিকে যান স্যার গো অনলাইন দিতেন না না না গো অনলাইন এইভাবেই থাকবো এটাই থাকবো আমি স্যার সেভে দিব হ্যাঁ সেভ চেঞ্জ ওকে তারপরে নিচের দিকে আসেন আপনি যে বাম পাশে দেখেন সিকিউরিটি একটা বিশেষ অপশন আছে এটা আপনি আবার উপরে যান I am living A I am living এখানে ক্লিক করেন আই এম লিভিং সিকিউরিটি আচ্ছা নিচের দিকে আসেন একটু নিচের দিকে আসেন হ্যাঁ আই এম লিভিং এই জায়গার মধ্যে ক্লিক করেন অ্যাকাউন্ট আই ওয়ান্ট টু না না এটা কিচ্ছু না এটা কিচ্ছু না সরি সরি এটা হচ্ছে যদি কোনো কারণে যদি আপনি কয়েকদিন অনলাইনে আসতে পারবেন না তাহলে ওই যে আই এম ও যে উপরে ইউ আর কারেন্টলি অফলাইন এই জায়গার মধ্যে দিবেন ইউ আর কারেন্টলি অনলাইন এখানে সিলেক্ট করে দিবেন পরে এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন আপনি কি জন্য অনলাইনে আসতে পারবেন না এই বিষয়টা মনে করেন আপনি এক সপ্তাহ পনেরো দিনের জন্য কোনো কারণে অনলাইনে আসতে পারতেছেন না তখন আপনি এটা সেট করে দিবেন আর এই জায়গার মধ্যে ইউ আর কারেন্টলি অফলাইন এই জায়গাটা সিলেক্ট করে দিবেন ইউ আর কারেন্টলি অনলাইন ঠিক আছে শেষ ওকে এটা এটাতে কিছু টাচ করবেন না যেমন আছে তেমনই তাক ইউটিউবে যাইব রে তারপরে নিচে আপনি স্কল করে যান বাম পাশে আসেন দেখেন সিকিউরিটি আছে বাম পাশে যান দেখেন সিকিউরিটি আছে স্যার ওখানে ক্লিক করব বাম পাশে বাম পাশে আপনি বাম পাশে আছেন হ্যাঁ সিকিউরিটি এই যে স্যার সিকিউরিটি পাইছি হ্যাঁ দেখেন পাসওয়ার্ড ঠিক আছে আপনি আর পাসওয়ার্ড দেয়া লাগবে না তো এটা তো প্রয়োজন নাই আসেন ভেরিফাই নাও ভেরিফাই নাও এ ক্লিক করে পাসওয়ার্ড কি আমি দিব না না না না এটা তো আপনার একবার দেওয়া হইছে আর দেওয়া লাগবে না স্যার আমি তো এখনো পাসওয়ার্ড দেই নাই ভাই প্রথমেই আপনি পাসওয়ার্ড দিবেন দেখেন মনে করে না দিইনি তো আমি ওই দেয়া হইছে আর গুগলের সাথে সেট হয়ে গেছে এইজন্য আর আপনি বুঝতে না গুগলের পাসওয়ার্ডটাই আপনার নিয়ে নিছে আচ্ছা দেখেন আপনি পাসওয়ার্ডটা এখানে নিয়ে নিছে হ্যাঁ পাসওয়ার্ডটা নিয়ে নিছে আচ্ছা যদি আপনি আবার নতুন করে নতুন পাসওয়ার্ড দিতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ করতে হইবে এটা বুঝতে পারছেন আপনি যদি দিতে চান তাহলে আপনি আপনার পার্সোনাল একটা পাসওয়ার্ড দেন এটা এখন দিয়ে না কারণ এখানে আমরা এটা দেখে নিব তাহলে আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড পরবর্তীতে এটা দিয়ে দিয়ে এই জায়গার মধ্যে বুঝতে পারছেন তারপরে সেই সেই সেভ চেঞ্জে দিয়ে দিবেন হয়ে যাব তারপরে ভেরিফাই নাও আসেন verify now verify now Bangladesh sir হ্যাঁ ভেরিফাই নাও বাংলাদেশ তো অবশ্যই তাহলে এস এম এস দিবে এস এম এস দিবেন হ্যাঁ এস এম এস দেন স্যার যে নাম্বারটা সব সময় অ্যাক্টিভ থাকে এই নাম্বারটা দিতাম অবশ্যই নাম্বার গেছে জি স্যার কিন্তু এখন এস টা আসেনি আসার কথা নাম্বার ঠিক করে নি হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে কোড নাম্বার না দেওয়ার তো কোনো কথা নাই মোবাইলের মেসেজ অপশন দেখেন স্যার আবার না তো কল দিছে স্যার কল দিছে আপনি কল নাও দিয়ে দিছেন তাহলে কল ধরেন কল ধরে কোড বলবো সেটা আপনি বসাইবেন ইমরান ভাই আছেন তো ইমরান ভাই জি আছি কালকে দশটা সাড়ে দশটায় ফ্রি আছেন নি জি আছি সোহাল কালকে দশটা সাড়ে দশটায় আমার নক দিয়ে কালকে আপনার অ্যাকাউন্টে সেট আপ করে দিয়ে দেবো বুঝতে পারছেন ভাই জি কি ভাই আসে না হ্যাঁ আসছে মামুন ভাই পাইছেন নি কোড ওকে দেন সিলেক্ট কোয়েশন একটা কোয়েশন দিবেন এখানে লেখেন কোয়েশনটা লেখেন এই কোয়েশনটা মনে রাখবেন প্রয়োজনে লেখে কোথাও রাখেন কোনো সময় ভেরিফাই প্রয়োজন হলে সেই কোয়েশনটা চাইলে দিতে হবে স্যার জি এই সিলেক্ট আমাকে ফোন দিয়েছিল আচ্ছা ফোন না স্যার আমি তো এসএমএস আচ্ছা দেখ যেভাবেই হোক নাম্বার তো পাইছেন এখন সিলেক্ট কোয়েশ্চনে ক্লিক করেন হ্যাঁ স্যার করছি ভেরিফিকেশন করে নিয়েছি সিলেক্ট কোয়েশ্চন দিবেন নি সিলেক্ট কোয়েশ্চন দিবেন যে সেটা তো দেখি নাই হ্যাঁ এখানে এটা দেওয়া লাগবে এখন এটা কি দিবেন যেটা দিবেন এটা আপনি লিখে রাখবেন in what city did your parents meet না এটা না what was the name of your elementary school what was the name of your first pet আচ্ছা এলিমেন্টারি স্কুল দিয়ে দেন এটা দিয়ে দেন অথবা না what is what was your childhood nickname দিয়ে দেন তিন নম্বর প্রশ্নটা দিয়ে দেন what was your childhood nickname তিন নম্বরটা ওই নেটওয়ার্ক খুব স্লো দেখাইতেছে আপনার বাকি সবাই আছেন নি হ্যাঁ, কি আপনি দিছেন নি এই কোয়েশ্চনটা দিছেন নি সিকিউরিটি কোয়েশ্চন হ্যাঁ এখন আপনার নিকনেম কি দিবেন আপনার নিকনেম কি ছিল মানে আপনার শৈশবকালে একটা নাম ডাক নাম যে কোনো একটা দিয়ে দেন এটা আপনাকে মনে রাখতে হবে কোনো কখনো কখনো ভেরিফাইয়ের জন্য এটা চেয়ে বসতে পারে তো এটাই ছিল হ্যাঁ তাইলে দিয়ে দেন ফিনিশ স্যার আমার তো মামুন দিলাম আর ওই বো সমস্যা নেই যাই দিবেন সমস্যা নেই অর্থাৎ আপনাকে শৈশবকালে টাকা হয় finish finish okay okay security question add হয়ে গেছে টু ফ্যাক্টর অন কইরা দেন টু ফ্যাক্টরটা এটা অন কইরা দেন ওকে শেষ তারপরে এর উপরের দিকে আবার যান নোটিফিকেশনটা একটু দেখি নোটিফিকেশনটা দেখি নোটিফিকেশন ঠিক আছে ওকে দ্যাটস ইট আপনি প্রোফাইলে চলে যান স্যার ওই আমি পাসওয়ার্ডটা কি তাহলে কালকে সেট করব বা পরে সেট করব নাকি হ্যাঁ পাসওয়ার্ডটা আপনি আপনার ব্যক্তিগতভাবে সেট করেন চেঞ্জ করেন আর এখন হচ্ছে এই পর্যন্ত এখন আপনাদের কাছে আমার একটা লেসন আছে লেসনটা হচ্ছে আপনারা মামুন ভাই তো এখানে বৈশাখ করে ফেলছেন আর মিথুন ভাই করে ফেলছেন রয়েছেন রনি ভাইয়ের ফাইবার অ্যাকাউন্ট আছে নাকি রনি ভাই আছেন রনি ভাই নাই আচ্ছা আপনারা যাদের যারা অ্যাকাউন্ট ওপেন করবেন তারা এইভাবেই দেখা হয়তো যদি এই ক্লাস করতেই আপনারা যা দেখছেন তাদের যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ নাতে ভিডিও দেখবেন ক্লাস করবেন তারপরে আপনারা অ্যাকাউন্ট সেট আপ করবেন যারা অ্যাকাউন্ট সেট আপ করতে একটু প্রবলেমে পড়েন বা বুঝেন মনে করেন পারবেন না আপনারা আমাকে নখ দিবেন আমি পার্সোনালি অ্যাকাউন্ট সেট আপে হেল্প করব বিশেষ করে আগামীকালকে রাত সকাল সাড়ে দশটায় আগামীকালকে সকাল সাড়ে দশটায় আমি আবার নতুন করে বসবো এই যে ইমরান ভাইকে হেল্প করব আপনারাও যদি ওই সময় যুক্ত হতে চান আমাকে নক দিবেন ওই সময় আপনাদের সবাইকে একসাথে নিয়েই প্রয়োজনে আমি অ্যাকাউন্ট সেট করে দিব তারপরে বিষয়টা হচ্ছে আপনারা যতক্ষণ পর্যন্ত ফাইবারের প্রোফাইল সেট না করবেন ততদিন পর্যন্ত আর ক্লাস নিব না এটা মনে রাখতে হবে সবার ফাইবার অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে ক্লাস এখন যদি আপনারা কালকের ভিতরে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন তাহলে আমি সব বৃহস্পতিবারে কি বুধবারে ক্লাস বুধবারে ক্লাস নেব আর যদি আপনারা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে না পারেন সবাই যদি একজনও বাকি থাকেন তাহলে বুধবারে ক্লাস নেব না এই জন্য এটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করবেন যদি প্রয়োজন হয় মনে করেন কালকে সকালে অ্যাটেন্ড থাকবেন তাহলে থাকতে পারেন সমস্যা নাই বিশেষ করে ইমরান ভাই রনি ভাই আর অ্যাকাউন্ট আছে কি না জানি না রকিব ভাই আর লিজা লিমা আপু আপনারা থাকতে পারেন সমস্যা নাই সকালে সাড়ে দশটায় কথাটা মনে রাখবেন আর কখন ওই ফাইবার আচ্ছা, অ্যাকাউন্ট হ্যাঁ বলেন হ্যাঁ লিমা আপু কি বলতে চাচ্ছেন বলেন আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ হ্যাঁ বলছে আমার তো ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে ঠিক আছে এখন আমি নতুন করে হচ্ছে ওই গিক ওপেন করলে যেগুলো অ্যাক্টিভিটিস আছে ওই রকমই তো হবে নাকি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নতুন করে ওপেন করার তো প্রয়োজন নাই আপনার তৈরি করা আপনার অ্যাকাউন্টটা প্রোফাইলটা তৈরি করা হচ্ছে ডিসেম্বরে ডিসেম্বরে আচ্ছা সমস্যা নাই খুব একটা দিন হয়নি কালকে দশটায় আপনি জয়েন হবেন আপনার প্রোফাইলটা আমি দেখে নিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বাদ বাকি যারা আছেন যেমন রাকিব ভাইয়ের প্রোফাইল নাই ইমরান ভাইয়েরও নাই আর রনি ভাইয়ের আছে কিনা সেটা আমি জানি না রনি ভাই আপনিও যুক্ত হতে পারেন যদি তাকে না আর থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ প্রয়োজন নাই আপাতত তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন ততক্ষণ সুস্থ থাকেন